ايمام الأولين الآخرين ايمام الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد كونين ختم المرسلين سيد كونين نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو يا زمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার প্রিয় গড় প্রিয় জায়গা পছন্দের জায়গা মসজিদে আনছেন মসজিদে নিয়ে আসছেন মসজিদ হলো পবিত্র জায়গা পবিত্রতার সাথে পবিত্র হয়ে মসজিদে আসতে হয় মসজিদ হলো ফেরেস্তাদের জায়গা অর্থাৎ ফেরেস্তারা যখনই কোনো বান্দা মসজিদে অজুর সাথে বসে থাকে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকেন যখন কোনো মজলিস কায়েম হয় তখন ফেরেস্তারা এই মজলিসকে দিনী মজলিসকে জিকিরের মজলিসকে নসিহতের মজলিসকে ওয়াজের মজলিসকে ফেরেস্তারা ঘিরে রাখেন তো এটা হলো ফেরেস্তাদের মজলিস ফেরেস্তাদের জায়গা ফেরেস্তাদের একটি গুণ হলো ফেরেস্তারা কখনো আল্লাহ তাল্লার নাফরমানি করেন না لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ পাক রাব্বুল আলামিন যা হুকুম করেন যা আদেশ করেন ফেরেশতারা তাই করেন আল্লাহ তাআলার কোনো নাফরমানি ফেরেশতারা করেন না যখন আমরা মসজিদে আসলাম ফেরেশতাদের পরিবেশে চলে আসলাম ফেরেশতাদের সোহবত অবলম্বন করলাম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ভালো মানুষের সাথে ভালো মানুষের সংস্পর্শে থাকলে মানুষ ভালো হয় সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ কেউ যদি ভালো মানুষের সাথে থাকে তাহলে ওই খারাপ মানুষ অনেক সময় কি হয়ে যায় ভালো হয়ে যায় আর কেউ যদি খারাপ মানুষের সাথে থাকে তাহলে ভালো মানুষও কি হয়ে যায় খারাপ হয়ে যায় এই জন্য দেখা যায় যখন তাবলিক জামাতে অনেক ধরনের মানুষ যায় অনেক খারাপ খারাপ মানুষ যায় তো ওখানে যাওয়ার পরে ভালো মানুষের সাথে থাকে চলাফেরা করে মসজিদের পরিবেশে তাকে উঠা বসা করে আমলের মধ্যে থাকে এর এর দ্বারা তার মধ্যে একটা পরিবর্তন হয় ধীরে ধীরে ধীরে ধীরে সেই পরিবেশে থাকতে থাকতে সে ভালো হয়ে যায় আর কোনো ভালো মানুষ যদি খারাপ মানুষের আড্ডায় যায় শরাবখানায় যায় জোয়া আড্ডায় যায় তাহলে ওই ভালো মানুষ ওইখানে থাকলে বা ওইখানে দেখলে যে কেউ তাকেও খারাপ মনে করবে খারাপ জায়গায় ভালো মানুষ থাকলেও তাকেও কি মনে করবে মনে করবে সেও খারাপ তো এজন্য খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা আর ভালো মানুষের সাথে থাকা বাংলাতে প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে ওই ভালো মানুষ তাকে জান্নাতের পথ দেখাবে আর খারাপ মানুষের সাথে থাকলে সে তার সর্বনাশ করবে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সঙ্গ দোষে লোহা জলে বাসে বাংলাতে প্রবাদ আছে সঙ্গ দোষে লোহা জলে বাসে মানে কি মানে হলো লোহাকে যদি আপনি পানিতে ছেড়ে দেন তাহলে ওই লোহা ডুবে যাবে লোহাকে পানিতে ছাড়লে কি হয়ে যায় লোহা ডুবে যায় কিন্তু এই লোহাকে যদি একটি কাঠের টুকরার মধ্যে লাগান কাঠের টুকরার মধ্যে পেরেক মারেন তাহলে ওই কাঠকে ছেড়ে দিন পানির মধ্যে তাহলে ওই লোহাও কাঠও ডুববে না লোহাও ডুববে না এই জন্য সঙ্গ লোহা জলে বাসে মানে কি মানে কাঠের সঙ্গতে লোহা এখন জলের উপর বাসে কথা বুঝা গেছে ইয়ারে বদে ইয়ারে বদে ইয়ারে বদে বদে তোর বুয়দ মারে বদে তন হা তোরা ববে যা দে ইয়ারে বদ বর জানি মানত জনাদ ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম ইয়ার নে কো গিরে তায়া বিনাইম কবি বলতেছেন কবিতার মধ্যে আয় বেরা দরে দূরে বাসা যে ইয়ারে বদ যে হে আমার বন্ধুরা তোমরা খারাপ মানুষের সঙ্গে তাকিও না খারাপ মানুষ থেকে দূরে থাকো কেন দূরে থাকবে ইয়ারে বদে বদে তোর বুবদাজে মারে বদে খারাপ মানুষ মন্দ লোক সে বিষাক্ত সাপ থেকেও আরো মন্দ বিষাক্ত সাপ থেকেও আরো ভয়ঙ্কর আরো ভয়ানক কেন ভয়ানক বিষাক্ত সাপ সুবল দিলে সে আপনার যান নষ্ট করবে সে আপনার প্রাণ নষ্ট করবে আর খারাপ মানুষ আপনাকে সুবল দিলে আপনার জানও যাবে ইমানও যাবে খারাপ মানুষের সাথে থাকলে জানেরও ক্ষতি ইমানেরও ক্ষতি ডাবল ক্ষতি তাহলে বেশি খারাপ কে হলো ইয়ারে দদে আরদ তোরা সুয়ে জাহিম یار بدعارد تو رسوی جحیم یار نیکو گیرتا তাইয়া বিনাইম খারাপ যদি বন্ধুকে যদি অবলম্বন করো খারাপ মানুষকে যদি বন্ধু বানাও তাহলে সে তোমাকে জাহান নামের দিকে টেলে নিয়ে যাবে খারাপ মানুষকে বন্ধু বানালে সে কি করবে সে নিজেও জাহান নামি তোমাকেও বানাবে জাহান নামি আর নেককার আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের সাথে থাকলে ভালো মানুষের সাথে থাকলে আল্লাহওয়ালাদের সাথে থাকলে ওই আল্লাহওয়ালা তোমাকে জান্নাতের পথ দেখাবে সে তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য আল্লাহ তালা বলেন এরশাদ ফরমান সৎ সত্যবাদীদের সাথে থাকা আল্লাহ তালা বলতেছেন তোমরা ভালো মানুষের সাথে থাকবে সত্যবাদীদের সাথে থাকবে যারা মিথ্যা কথা বলে মিথ্যাবাদীদের সাথে থাকবে না কারণ হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিকদের যে সমস্ত আলামত আছে মুনাফিকদের কিছু আলামত আছে আলামতের মধ্যে একটা একটা আলামত হলো কোথায় কোথায় মিথ্যা বলা কোথায় কোথায় মিথ্যা বলা দশ কথা বললে দেখা যায় নয় কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা কথা বলা আর ওয়াদার লাভ করা ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করে তিন নম্বর হলো আমানতের খেয়ানত করে তিন নম্বর কি আমানতের খেয়ানত করে কোথায় কোথায় মিথ্যা বলে ওয়াদার লাভ করে ওয়াদা খেলাফ করে আর আমানতের খেয়ানত করে এই ধরনের লোক থেকে দূরে থাকতে হবে অনেক সময় আমরা জানি শরীয়তের একটি বিধান ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ তালা এরশাদ ফরমাইতেছেন পবিত্র কোরআনের মধ্যে যে তোমরা একে অপরের গিবত করিও না একে অপরের কি করিও না গিবত করিও না গিবত এমন গুণা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه গিবত এমন গুণা যেন সে তার মৃত বাইয়ের গুস্ত খাইল নিজে নিজের বাইয়ের কি খাইল গুস্ত খাইল এই জন্য এই গিবত সম্পর্কে আলোচনা আলাদাভাবে ইনশাল্লাহ আলাদাভাবে করা হবে গিবতের অনেক ভয়ঙ্কর গুণা অনেক সময় রোজা অবস্থায় হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে বিভিন্ন ঘটনা যে রোজা রোজাদারের খুব কষ্ট হচ্ছে হুজুর সাল্লাহ আলাইসলামের কাছে যাওয়া হলো হুজুর সাল্লাহ আলাইসলাম বললেন যে আজকে সে গিবত করছে গিবতের কারণে তার রোজা রাখার মধ্যে কষ্ট হচ্ছে গিবতের কারণে রোজার মধ্যে পর্যন্ত আমলের মধ্যে ব্যাঘাত ঘটে এখন আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি যে তিন প্রকার গিবত এমন আছে গিবত মানে হলো অন্যের আলোচনা করা অন্যের এমন কথা বলা পরের এমন কোনো কথা বলা যে কথা তার সামনে বললে সে কষ্ট পাবে পরে অন্যের আড়ালে এমন কোনো কথা বলা যে কথা তার সামনে যদি বলি তাহলে সে তার কি হবে কষ্ট লাগবে এবং এই কথাটা কিন্তু সত্য যে কথাটা আমি বলতেছি অর্থাৎ কারো দোষ চর্চা করা কারো দোষ আলোচনা করা এখন তিন প্রকার দোষ আলোচনা আছে এমন এমন দোষ আছে দোষের আলোচনা আছে যে তিন প্রকার দোষের আলোচনা করলে গুণা হবে না বরং না করলে গুণা হবে তিন প্রকার পরের দোষ আলোচনা করা করলে গুণা না না করলে গুণা আমার কথা তারা আপনারা কি বুঝলেন পরের দোষ যদি আমি আলোচনা না করি তাহলে গুণা হবে এই তিন প্রকারের আলোচনা আজকে হবে ইনশাল্লাহ এক প্রকার দুশ্চর্চা হলো এমন কারো দোষ বর্ণনা করলাম তার ক্ষতি থেকে যার দোষ আলোচনা করলাম ওই ব্যক্তির ক্ষতি থেকে নিজেকে হেফাজত করার জন্য নিজেকে হেফাজত করার জন্য মনে করুন কোনো সন্ত্রাস কোনো গুন্ডা আপনাকে এসে হুমকি দিল ধমকি দিল আপনাকে মারবে কাটবে এই করবে সেই করবে এখন আপনি তার কথা তার বিচার দিয়ে করলেন গিয়ে আদালতে প্রশাসনের কাছে পুলিশের কাছে জিডি করলেন ডায়েরি করলেন সাধারণ ডায়েরি করলেন এর দ্বারা কি তার পরের দোষ আলোচনা হচ্ছে না অন্যের দোষ আলোচনা হচ্ছে অন্যের দোষ গিয়ে বললাম আমি আদালতের মধ্যে যে সে আমাকে এই বলছে সেই বলছে আমাকে মারবে ধরবে আক্রমণ করবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিবে অন্যের আলোচনা করলাম অন্যের দুশ্চর্চা করলাম গিয়ে আমি কোথায় আদালতে বা থানাতে এর দ্বারা কি হবে না কোনো গুণা হবে না এর দ্বারা কোনো গুণা হবে না এটা জায়েজ এই দুশ্চর্চা করা কি জায়েজ দুই নম্বর দুশ্চর্চা হলো যার দুষ আলোচনা করব তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যার দুষ আলোচনা করব তাকে বাঁচানোর জন্য প্রথমটা হলো নিজে বাঁচার জন্য দুই নম্বর হলো যার দুষ আলোচনা করব তাকে বাঁচানোর জন্য কিভাবে যেমন মনে করুন কোনো স্কুলের ছাত্র আপনি দেখতেছেন যে স্কুলের টাইমে স্কুলে না গিয়ে সে খেলাধুলা করতেছে অথবা কোথাও আড্ডা দিচ্ছে তা আপনি গিয়ে তার অভিভাবক অথবা স্কুলের শিক্ষককে গিয়ে বললেন তার দোষ আলোচনা করলেন যে অমুক ছাত্রকে দেখছি ওই জায়গায় আড্ডা দিচ্ছে পড়ার টাইমে স্কুলের টাইমে বা অথবা তার অভিভাবককে তার বাবা বাবাকে গিয়ে বললেন যে আপনার ছেলেকে দেখছি এইরকম এইরকম তো এটা তো পরের দোষ এটাও তো পরের দোষ দুশ্চর্চা হলো এর দ্বারা কি হবে না কোনো গুণা হবে না কেন কারণ যার দোষ আলোচনা করতেছি তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তিন নম্বর হলো যার কাছে বলবো তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যার কাছে আমি দোষ বর্ণনা করব অন্যের দোষ ওই ব্যক্তিকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যেমন মনে করুন কোনো ব্যক্তি খারাপ মানুষ ঠকবাজ দুকাবাজ প্রতারক মানুষের টাকা নিলে টাকা দেয় না মানুষের টাকা নিয়ে গেলে আর টাকা দেয় না এখন ওই ব্যক্তিকে দেখতেছেন আপনার পিতা অথবা আপনার ভাই বা আপনার চাচার কাছে এসে টাকা খুঁজতেছে তখন আপনি কি করবেন তখন আপনি আপনার ভাই বা আপনার পিতা বা আপনার চাচাকে বলবেন যে অমুক ব্যক্তি আপনার কাছে টাকা চাচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে আমি জানি সে যদি টাকা নেয় তাহলে আর টাকা দেয় না সুতরাং আপনি তাকে টাকা দিয়েন না আপনি যে তার দোষ বর্ণনা করলেন আপনার পিতার কাছে বা ভাইয়ের কাছে বা চাচার কাছে কাকে বাঁচানোর জন্য যাকে বলতেছেন তাকে বাঁচানোর জন্য কিসের থেকে অন্যের ক্ষতি থেকে ওই প্রতারকের ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাকে বলতেছেন সতর্ক করে দিচ্ছেন এর দ্বারা কি হবে না কোনো গুণা হবে না বরং আপনি সতর্ক না করলে আপনার গুণা হবে আপনি জেনে শুনে তাকে সতর্ক করলেন না কেন আল্লাহ তালা আপনাকে ধরবেন আপনার ভাই আপনার চাচা আপনার পিতাকে আপনি ক্ষতির সম্মুখীন করলেন আপনি জেনে শুনে ক্ষতির সম্মুখীন করলেন আপনি জানালেন না সতর্ক করলেন না এর দ্বারা উল্টা আরো আমার গুণা হবে ঠিক তদ্রুপ মনে করুন বিবাহ সাদীর ব্যাপার ব্যাপারে অনেক সময় আমরা খেয়াল করি বিষয়টা মনে করুন কোনো পাত্র সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করছে যে অমুক পাত্র সম্পর্কে আপনার ধারণা কি তিনি কেমন আমার মেয়ে বা আমার বাগ্নি বা আমার বাতিজিকে তার সাথে বিবাহ দিতে চাচ্ছি এখন লোকটা যদি ভালো না হয় খারাপ হয় আর আপনি যদি মনে করুন আরে আমি কেমনে খারাপ বলি তার তো বিপদ হয়ে যাবে আমি তাকে কেমনে খারাপ বলি তার তো কি হয়ে যাবে বিপদ হয়ে যাবে আমি বললাম না ওরে ও লোকটা তো ওই ছেলেটা খুব ভালো খুব নামাজি খুব আল্লাহওয়ালা খুব নেকর মানুষ আসলে সে এগুলোর দ্বারে গেছে ওদের তা আপনি খারাপ মানুষকে ভালো বলে দিলেন আর ওই ব্যক্তি আপনার কথায় ভরসা করে তার মেয়ে হোক বাগ্নি হোক বাতিজি হোক তাকে বিবাহ দিয়ে দিল ওই ছেলের কাছে তাহলে আর ওই মেয়ের জীবন নষ্ট হয়ে গেল কি কার দ্বারা আমার একটা কথার দ্বারা এর দ্বারা কি হলো গুণা হলো না সব হলো গুণা হলো এই জায়গায় সত্য কথা বলতে হবে এই জায়গায় বলতে হবে যে এই লোকটা এমন এমন এমন এমন এখন আপনার ভালো মনে হইলে দেন না হইলে নাই সত্য কথা বলতে হবে সে ভালো হোক ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন এখানে কোনো বিপদ নাই এখানে বিপদ আপনি যদি তার তার দুশ্চর্চা না করেন তাকে যদি খারাপ না বলেন খারাপকে খারাপ না বলেন তাহলে আপনার গুণা হবে আপনি সতর্ক করে দিলেন না এই তিন অবস্থায় কি করা যায় অন্যের দোষ আলোচনা করা যায় কোনো গুণা হয় না বরং অনেক ক্ষেত্রে দোষ আলোচনা না করলে আরো গুণা হবে উল্টা গুণা হবে আলোচনা না করলে গুণা হবে যাই হোক এই হলো যে কোনো মানুষের এই যে দুশ্চর্চা করা কখন জায়েজ কখন না জায়েজ আমরা অনেক সময় জানি না অনেক সময় জায়েজকে না জায়েজ মনে করি আর না জায়েজকে জায়েজ মনে করি এগুলোর প্রতি আমাদের খুব খেয়াল রাখা দরকার يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হে ইমানদাররা দরুদ শরীফের আলোচনা বলেছিলাম আমি এই জমায় করব তো অন্য আলোচনা চলে আসছে মাঝখানে আর দরুদ শরীফের ফাজাইল সম্পর্কে ইনশাল্লাহ শুরু হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন এরশাদ ফরমান হে ইমানদাররা তোমরা কি করো নবীর উপর দরুদ এবং সালাম পাঠাও সাহাবাহিকার আমরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সালাম কিভাবে পাঠাতে হবে সালাম কিভাবে আপনার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 وأكرمهم لديك سيدنا مولانا محمد وعلى آله وصحبه وتابعيه كما تحب وترضى عدد ما تحب وترضى এছাড়া আরো দরুদ শরীফ আছে সংক্ষিপ্ত একদম সংক্ষিপ্ত দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ আমরা সবাই পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ একদম সহজ দরুদ বলে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন রহমত বর্ষণ করবেন ধরো ধরো শরীফ পড়লে লাভ আছে না নাই সংক্ষিপ্ত দরদ কি সাল্লাহ সাল্লাম কেউ যদি দরুদ ইব্রাহিম পড়েন ওইটা আরো ভালো অন্য দরদ পারলে তাও পড়তে পারেন কোনো সমস্যা নাই যে কোনো দরুদ শরীফ অন্য আদেশের মধ্যে আসছে মান ওয়া যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার উপর দশবার রহমত বর্ষণ করবেন তার দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আর আল্লাহ পাক রাব্বুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য দশটা মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন কয়বার করলে একবার করলে সংক্ষিপ্ত কি সাল্লাহ আলাই একবার পড়লাম আমি এই সব পেয়ে গেলাম অন্য আদেশের মধ্যে আসছে আল্লাহ পাক রাব্বুল আলমিন একবার দরদ পড়লে আল্লাহ তালা তার উপর সত্তর বার রহমত বর্ষণ করবে সত্তর এক আদেশে দশ আর এক আদেশে সত্তর অসুবিধা নাই কখন এক প্রথমে কম ছিল পরে বাড়ছে প্রথমে কি ছিল কম ছিল পরে বেড়ে গেছে দশের জায়গায় কি হয়ে গেছে সত্তর হয়ে গেছে একাদিসে আসছে কেউ যদি একবার আমার উপর দরুদ পড়ে আল্লাহ পাক রাবুল আলমিন তার উপর দশবার রহমত বর্ষণ করবে যদি সে দশবার পড়ে তাহলে আল্লাহ তাল্লাহ একশো বার তার উপর রহমত বর্ষণ করবে যদি একশো বার পড়ে তাহলে আল্লাহ পাক রাবুল আলমিন এক হাজার বার তার উপর রহমত বর্ষণ করবে অন্য হাদিসে আসছে একশো বার পড়লে তার কপালের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে লিখে দেওয়া হবে একশো বার পড়লে সব কি হবে যে তার কপালে আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে লিখে দেওয়া হবে সে মুনাফিকি থেকে মুক্ত হয়ে গেল আর সে জাহান নাম থেকে মুক্তি মুক্ত মুক্তি পেয়ে গেল মুনাফিকি থেকেও মুক্তি লাভ জাহান নাম থেকেও মুক্তি লাভ কয়বার পড়লে একশো বার পড়লে সুতরাং আমাদের এই অজিফা করা দরকার প্রতিদিন কমপক্ষে প্রতিদিন কমপক্ষে একশো বার দরুদ শরীফ পড়ব এই অজিফা আমাদের করা দরকার আরও অজিফা বলে দেব আজকে শুধু দরুদ শরীফ বললাম আর অনেক আছে অনেক জিকির আজগার আছে একটা একটা একটা করে সব একসাথে বলে দিলে কিছুই হবে না সব একসাথে বললে আর কোনো কোনোটাই হবে না এই জন্য কমপক্ষে আমরা প্রতিদিন একশো বার দরুদ শরীফ পড়বো সংক্ষিপ্ত দরুদ পারলে সাল্লাহ আলাইসাল্লাম লম্বা দরুদ পারলে আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আল্লাহ এটা পড়বো অন্যান্য দরুদ পারলে অন্যান্য দরুদ শরীফ পড়বো إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যে যত বেশি পড়বে দরুদ শরীফ যত বেশি পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী হবে তা অর্থাৎ তার মর্যাদা তত বাড়বে দরুদ শরীফ যত বেশি পড়বে একশো তো বললাম নিম্ন একশো পারলে একশো আওয়াজ নিম্ন নিম্ন বলতে কমপক্ষে চেষ্টা করা না পারলে দশ বার কেউ যদি সকালে দশ বার দরুদ শরীফ পড়ে আর সন্ধ্যার সময় আরো দশ বারো দরুদ শরীফ পড়ে হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহ ফরমান সে আমার সাফাত লাভ করবে ওই ব্যক্তি আমার কি করবে সাফাত লাভ করবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাফাত পাবে সে কমপক্ষে সকালে দশ বার আর বিকালে দশ বার আর বেশি পারলে আরো ভালো একশো বার পারলে আরো ভালো আর হাদিস শরীফের মধ্যে যে সমস্ত হাদিস শরীফের মধ্যে আসছে বেশি বেশি দরুদ শরীফ পড়া বেশি বেশি পড়বে যেমন এক আদিস রাসুল করিম সাল্লাহ এরশাদ ফরমান যে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো কারণ কবরে সর্বপ্রথম আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমরা জানি কবরের সোয়াল মার রাব্বুকা ওমা উকা ওমার নাবিউকা যে তোমার রবকে তোমার দিন কে তোমার নবীকে এই তো নবী সম্পর্কে প্রশ্ন আছে না কবরে এইদিকে ইঙ্গিত করতেছেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো কারণ কবরে সর্বপ্রথম আমার সম্পর্কেই তো প্রশ্ন করা হবে এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হলো যে যত বেশি শরীফ পড়বে সে কবরের সোয়াল জবাব তার জন্য আসার হয়ে যাবে সহজ হয়ে যাবে রাসুলের কথা যদি বলতে পারি তাহলে অন্য দুইটাও পারবো রাসুল সম্পর্কে প্রশ্ন করলে এর জবাব যদি আমরা দিতে পারি তাহলে রব সম্পর্কে প্রশ্নের জবাবও দিতে পারবো দিন সম্পর্কে প্রশ্নের জবাবও দিতে পারবো তাহলে এক দরুদ শরীফের দ্বারা আমার কবরের সোয়াল সোয়ালের জবাব দেওয়া কি হয়ে যাবে সহজ হয়ে যাবে পুলসিরাতের অন্ধকারে করিম যে পুলসিরাতের যে অন্ধকার হবে ওই সময়ের নূর হবে আলো হবে যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে বলতেছেন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম যে তোমরা যদি চাও তোমাদের আমল নেক আমল বড় পাল্লায় ওজন দেওয়া হবে তোমাদের আমল বড় পাল্লায় ওজন দেওয়া হবে তাহলে তোমরা বেশি বেশি কি করো দরুদ শরীফ পড়ো অর্থাৎ দরুদ শরীফ বেশি বেশি পড়লে আমার আমল নামা বেশি হবে আর আমল নামা মাপার জন্য তখন পাল্লাও বড় লাগবে নেক আমল যদি বেশি হয় তাহলে ওইটা মাপতে হলে কি লাগবে পাল্লাও কি লাগবে বড় লাগবে বড় পাল্লা লাগবে তো বড় পাল্লা যদি তোমরা চাও তোমাদের আমল নামার জন্য তাহলে বেশি বেশি কি করতে থাকো দরুশ্বরী পড়তে থাকো কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রাব্বুল আলমিনের আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে যে সমস্ত লোক এই ছায়ার নিচে জায়গা পাবে এর সংখ্যা অনেক বেশি তিরাশি তিরানব্বই বা নব্বই পর্যন্ত আছে আমরা এক আদেশ আদেশে সবসময় শুনে থাকি যে সাত শ্রেণীর মানুষ কাল কেয়ামতের দিন কি পাবে সে নিচে জায়গা পাবে এই সাত শ্রেণীতে শেষ না আরো আছে শ্রেণী আরো আছে এর মধ্যে এক শ্রেণী হলো যারা বেশি বেশি দরুদ পড়ে যারা কি করে বেশি বেশি দরুদ শরীফ পরে আল্লাহ পাক আলমিন কাল কেয়ামতের দিন সে ছায়ার নিচে তাকে জায়গা দিবে আদি শরীফের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহ ফরমান তিন শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন কি পাবে আরসের ছায়ার নিচে জায়গা পাবে এর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে একজন মানুষ বিপদে পড়ছে তা আমার দ্বারা তার বিপদ দূর হয়ে গেছে আমার দ্বারা কি হয়ে গেছে তার ওই বিপদটা দূর হয়েছে তা আল্লাপাক আলমিন আমাকে কি করবেন কালকে কেয়ামতের দিন আরসের ছায়ার নিচে জায়গা দিবেন দুই নম্বর ওই ব্যক্তি যে আমার সুন্নতকে জিন্দা করবে অর্থাৎ রাসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নতকে আমার জিন্দগির মধ্যে ফিট করব। এই সুন্নত কি হবে রাসুল সাল্লাহ সুন্নত জিন্দা হবে তো এই ধরনের মানুষ এই শ্রেণীর মানুষও কাল কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ আবাসের ছায়ার নিচে নিচে নিচে জায়গা পাবে আর তিন নম্বর হলো যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে যারা কি করে বেশি বেশি দরুদ শরীফ পড়ে তাদেরকেও আল্লাহ পাক রাব্বুল আলমিন আরসের ছায়ার নিচে জায়গা দিবেন কেউ যদি লিখে রাখে দরুদ শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি কিতাবের মধ্যে খাতার মধ্যে যে কোনো জায়গায় দরুদ শরীফ লিখে রাখে তাহলে যতদিন এই লিখা বাকি থাকবে ততদিন পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবে মনে করুন আমরা মসজিদের সামনে লিখে রাখলাম মসজিদের দোয়া এর সাথে দরুদ শরীফ আছে বিসমিল্লাহি ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আর বের হওয়ার দোয়া বিসমিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পুরা দোয়া এটা হলো পুরা দোয়া আমরা আংশিক লিখে রাখি মানুষ মনে করে দোয়া মনে হয় এতটুকুই আমরা শুধু লিখে রাখি মসজিদের মধ্যে কি আল্লাহ আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা সাধারণ মানুষ মনে করে মসজিদে প্রবেশ করার দোয়া বোধ হয় এতটুকুই আর নাই মানুষ মনে করে এই ধারণা এখন পাল্টাতে হবে না পুরা দোয়া লিখতে হবে বিসমিল্লাহ সালাম আলা আল্লাহ তাহিয়া বাবা রহমাতিকা বা আল্লাহ এটা শেষে লিখবো যতদিন এই লেখা বাকি থাকবে যতদিন এই দরদ বাকি থাকবে লেখা বাকি থাকবে ততদিন পর্যন্ত ফেরেস তারা আমার জন্য রহমতের দোয়া করতে থাকবে দৈনিক যদি কেউ একশো বার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমেন তার একশোটা হাজত পুরা করবেন তিরিশটা দুনিয়ার মধ্যে তিরিশটা দুনিয়ার মধ্যে আর বাকি আখেরাতে আখেরাতের অনেক হাজত আছে দুনিয়ার মধ্যে তিরিশটা পেয়ে গেলাম তাহলে প্রতিদিন যদি আমি একশো বার দরুদ শরীফ পড়ি তাহলে প্রতিদিন আমার একশোটা হাজতের মধ্যে তিরিশটা তো দুনিয়া পুরা হবে তাহলে প্রতিদিন তিরিশটা করে আমার হাজত পুরা হবে দুনিয়াতে আর বাকি সব বাকি বাকি থাকবে কোথায় আখেরাতের জন্য এজন্যই কমপক্ষে আমরা এখন থেকে নিয়োগ করি যে আমি প্রতিদিন একশো বার প্রতিদিন একশো বার দরশরী পড়বে বেশি পড়লে বেশি ভালো যে সমস্ত আদেশে বেশি পড়ার কথা বলা হয়েছে ওলামাই কারামরা বলেন এর দ্বারা বেশি দ্বারা উদ্দেশ্য হলো তিনশো বার বেশি দ্বারা উদ্দেশ্য কি তিনশো বার তিনশো বার যদি কেউ প্রতিদিন পড়ে তাহলে সে ওই সমস্ত আদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে সমস্ত আদিসের রসুল করিম সাল্লাহ ফরমাইছেন যে বেশি বেশি আমার উপর দরুদ পড়ে তার জন্য এই সব আরসের জায়গা নিচে জায়গা পাবে সে তার কবরের সোয়াল সোয়াল তার জন্য সোয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে আরো আরো সে আমার নিকটবর্তী থাকবে কেয়ামতের দিন এই সমস্ত ফজিলত পেয়ে যাব কখন যখন আমি দৈনিক তিনশো বার করব তিনশো বার না পারি একশো বার একশো বার না পারি কমপক্ষে সকাল সকালে দশবার আর বিকালে দশবার তাও না পারি যখনই ভালো লাগে যখনই মনে হয় তখনই আমি দরশ্বরী পড়ি একবার পড়লে তো ফজিলত আছে একবার পড়লে দশবার রহমত পাবো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৈরিকাতা ফরমান আরও আলোচনা আছে দরুদ শরীফের আলোচনা এখন যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে পুরা আলোচনা আমি মনে করি পুরা আলোচনা করা দরকার যেমন আপনারা দেখছেন আলোচনা আমি প্রথম থেকে নিয়ে ধারাবাহিকভাবে অজু নামাজ সম্পর্কে অনেক জুম্মা ধরে একই বিষয় নিয়ে বারবার আলোচনা করা হয় যে বিষয় লম্বা হয় ওই বিষয়ে কয়েক জুম্মা যায় মেয়েরাজের আলোচনা চলছিল এইরকম চার পাঁচ জুম্মায় পুরা আলোচনা হয়েছে যে কোনো আলোচনা শুরু করলে ওই আলোচনাটা পুরাপুরি করা ভালো আমি মনে করি অর্ধেক এই জুম্মায় বললাম কিছু এই জুম্মায় বললাম এক এক বিষয় আরেক জুম্মায় বললাম আরেক বিষয় পরিপূর্ণ হলো না তো এই জন্য অনেকে মনে করেন আরে হুজুর তো দেখি নামাজ নিয়ে বসছেন তো বসছেন কয়েক জুম্মা চলে গেছে এখন শুধু নামাজেরই আলোচনা চলতেছে এরকম না বলা যে কোনো একটা বিষয় পরিপূর্ণ আলোচনা করতে চাই যে কোনো একটা বিষয় পরিপূর্ণ একটা ধারণা আপনাদের দিতে চাই এই জন্য আমি যে কোনো একটা বিষয় যখন শুরু করি এটা পুরাপুরি বলতে চাই এই জন্য দরু শরীফের আলোচনা কয়েক জুম্মা যাবে আমি জানি না চার পাঁচ জুম্মাও যেতে পারে আরো বেশি হতে পারে দশ জুম্মায় না জানি শেষ হবে কিনা দরুদ শরীফের যে আলোচনা আছে দরুদ শরীফ সম্পর্কে এখন জানলে তো ভালো তখন আমার ভিতর থেকে একটা আগ্রহ পয়দা হবে প্রতিদিন আমি এই যে আমার কথার দ্বারা আপনা আপনি দরুদ শরীফ পড়লেন আমি আমিও একটা সব পাবো আমি যত বলতে থাকবো তত আমার ভিতরেও আগ্রহ পয়দা হবে যে আমি এত বলতেছি আমারও তো উচিত বেশি বেশি দরুদ শরীফ পড়া তো এই জন্য আমারও আগ্রহ করতে হবে নিজের জন্য প্রথম ফায়দা নিজের জন্য নিজের জন্য এরপরে আপনারা পড়লে তো আপনাদেরও ফায়দা হবে এর দ্বারা আমারও ফায়দা হবে আমিও এর একটা অংশ পাবো আপনাদের কোনো সাপ কমবে না বুলালামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তো অভিজ্ঞতা ফরমান আমিন ওয়া আখরুদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন